বাংলাদেশিদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো বাবা বাংলাদেশিরা তোমাদের হাতকে মুখতে ভারতবর্ষে আসতে হয় তোমাদের ওখানে একটা ভালো ডাক্তারও নেই যে একটা অন্তত জ্বর হলে ট্রিটমেন্ট করবে অত যদি আমাদের হিন্দুদের গায়ে একটা হাত পড়েছে তোমাদের নির্যাতন হয় আক্রান্ত হয় কি বলবেন এটা তো আজকে নতুন জিনিস নয় বাংলাদেশে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে আজকে দেখতে গেলে যে হিন্দুদের যে অত্যাচারিত হতে হতে আজকে হিন্দু আজকে সিক্স পার্সেন্ট এসে দাঁড়িয়েছে আমাদের এই প্রতিবাদটা এই জন্যই যে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের লোক যদি হিন্দুরা যদি সজাগ না হয় আমরাও কিন্তু এই কিন্তু জিরোতে হয়ে যাব তাই আমরা বলছি প্রত্যেক হিন্দু বাংলাদেশকে দেখে একটা শিক্ষা দেওয়া উচিত যে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ যেন এই বাংলাদেশে পরিণত না হয়ে যায় এখন পর্যন্ত আমার দেশের স্বাধীন হওয়ার পরে হিন্দু উপরেই তো টর্চর হয়ে যাচ্ছে কিন্তু বদনাম আমরা হিন্দুই সব সময় দেখবেন কি হিন্দু উপরে তারা টর্চর করে যাচ্ছে কিন্তু দেখা যায় আর আমাদের এই নেতাগুলো যে কিছু আছে আমাদেরকেই বদনাম করে যান আমরা যদি এক হয়ে যাই তাহলে আর বদনাম হওয়ার কোনো জায়গা নেই কি বলবেন বাংলাদেশিদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো বাবা বাংলাদেশিরা তোমাদের হাতটা মুখতে ভারতবর্ষে আসতে হয় তোমাদের ওখানে একটা ভালো ডাক্তারও নেই যে একটা অন্তত জ্বর হলে ট্রিটমেন্ট করবে অতএব যদি আমাদের হিন্দুদের গায়ে একটা হাত পড়েছে তোমাদের ভারতবর্ষে ঢোকা একদম বন্ধ করে দেবো আর তোমাদের এখানে এসে মাথা পরিমারানো মারানো ডাক্তার দেখানো বাজার হিংসা চলবে তোমরা বাংলাদেশে বাংলাদেশের মতো থাকো ভারতের সাথে পাঙ্গা দিতে এসো না কোভিডের সময় ভারতের প্রধানমন্ত্রী সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেরমভাবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন কোভিড ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছিলেন তারপরে হিন্দুদের ওপর এরকম অত্যাচার এটা মানা যায় না কারণ হিন্দু ওখানে সংখ্যালঘু সেখানে শেখ হাসিনার দরকার যে সংখ্যালঘু যেন কোনো রকমভাবে অত্যাচারিত না হয় এখানে ভারতবর্ষের সঙ্গে আমাদের সুমধুর সম্পর্ক রয়েছে যেরকমভাবে ওখানে মুসলিমরা সুরক্ষিত রয়েছে সেখানে যেন হিন্দুরাও সুরক্ষিত থাকে দেখুন এটা খুবই একটা নিন্দজনক ঘটনা কারণ আমরা হিন্দুরা আজকে হিন্দুর ওপরে এই অত্যাচারটা মেনে নিচ্ছি বলেই আমার মনে হয় বারবার এই ধরনের ঘটনা ঘটছে আজকে আমরা সব হিন্দু যদি একত্রিত না হই কালকে আজকে ওখানে হচ্ছে কালকে আমাদের ওপরে হবে তাই আমি আহ্বান জানাতে চাইব যে দেখো সকল হিন্দু আমরা ভাই ভাই তো আমাদেরকে একত্রিত হতেই হবে আজকে যদি আমরা একত্রিত না হই এইভাবে আজকে ওখানে হচ্ছে কালকে আমরা কোন দেশে যাব আজকে হিন্দুদের একটাই জায়গা রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষ লেগেই আছে কত মানে বাংলা বিভাগ হওয়ার পর যখন পূর্ব পাকিস্তান আর ভারত আলাদা হয় তারপরে সেটা পরবর্তীকালে বাংলাদেশ হয় একটু একটু করে হিন্দুদের ওপরে অত্যাচার হিন্দুদেরকে নিধন তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া সম্পত্তি নষ্ট করা এ আমরা দেখেই আসছি ছোটবেলা থেকে কিন্তু গত বছর দুর্গাপুজোর সময় যখন গান্ধী আমাদের গণেশের মূর্তির পাদদেশে ওদের ধর্মীয় গ্রন্থ রেখে মিথ্যে করে মানে এটা পুরো সাজানো ঘটনা তারপরে হিন্দুদের উপরে অত্যাচার হয় ইস্কন মারত সেবাশ্রমের সন্ন্যাদী সন্ন্যাসীদেরকে মারা হয় এবং বর্তমানে যে নড়াইলের ঘটনা সেখানে আমাদের ওখানকার সমস্ত মন্দির এবং ওখানকার দোকানপাট হিন্দুদের বাড়ি ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই ঘটনা এতটাই নিন্দনীয় সারা পৃথিবীর মানুষ চিচি করছে দেখুন এটা খুব দুঃখজনক একটা ঘটনা একটা না বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন সময় দেখে এসেছি নির্মমভাবে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দুজন অফিসিয়ালি ওখানে হত্যা হয়ে গেছে এবং তিনশো আটখানা ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বাঙালি হিন্দুর অস্তিত্ব ওখান থেকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী যে বাঙালিদেরকে নিয়ে এত বড় বড় কথা বলে এবং এখানে সো কল্ড বুদ্ধিজীবীরা আজকে তারা একদম আমরা দেখতে পেয়েছি তারা একদম চুপচাপ হয়ে গেছে তাদের মুখ থেকে কোনো দুশব্দ আসছে না এটা নিয়ে আমরা সকালে খুব লজ্জিত এবং দুঃখিত অ্যাজ ওয়েল এটা নিয়ে আজকে আমরা ঐক্য ঐক্যবদ্ধ হয়েছি মানুষের কাছে তুলে দেওয়ার জন্য যে পূর্ব বাংলা যেখান থেকে ইভেন আমি বিলং করি সেখান থেকে কি করে আমাদেরকে পশ্চিমবাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মানে গিনাচুনা আর কয়েকজন আছে তাদেরকে ওখানে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি সেই গ্রামটা যেখানে ঘটনাটা ঘটেছে সেটা পুরুষহীন একটা গ্রাম হয়ে উঠেছে শুধুমাত্র কয়েকজন বয়স্ক বয়স্ক মহিলা ওখানে আছে এখন অব্দি খুব দুঃখজনক বিপজ্জনক विषय তার জন্য আমাদের অ্যাজিটেশনটা আজকে ছিল দেখুন আমি একটি अटल बिहारी वाजपेयी जी बोले ये बंधन की धरती है अभिनंदन की धरती है ये अर्पण की भूमि है ये तर्पण की भूमि है यहाँ का नदी नदी हमारे लिए गंगा है यहाँ का कंकर कंकर हमारे लिए शंकर है हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे भी तो इस भारत के लिए और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगाकर सुनेगा তো একই আওয়াজ আয়গা ভারত মাতা কি যায় আমি একটি বক্তব্য রাখবো ভারতে বসবাসকারী যে হিন্দুরা বাংলায় বসবাসকারী যে হিন্দু বাঙালিরা ঘুমিয়ে আছে তাদের জাগার সময় এসছে কারণ খুব বেশি দেরি নেই আজ বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের ওপর যে আক্রমণ হচ্ছে দুদিন বাদে এই বাংলায় তা আরো বাড়বে না তার কোনো গ্যারেন্টি আমরা দিতে পারবো না আসতে হয় সব কিছু ভুলে দলমত নির্বিশেষে আমাদের হিন্দু ঐক্যকে এক করতে হবে এবং আমাদের হিন্দু রাষ্ট্রের দাবিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং আমাদের হিন্দু অস্তিত্বকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশ সরকারের ওপর আমরা প্রয়োজনে চাপ সৃষ্টি করব আগামী দিনে আমাদের হিন্দু ঐক্যকে রক্ষা করা বলবো বলুন তো স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যার ওপর প্রবল অত্যাচার বাংলাদেশি মুসলমানরা করেছে এবং তার জন্য প্রচুর হিন্দু ওখান ওই দেশে ভিটে মাটি ছেড়ে পালিয়ে চলে এসছেন এদেশে এদেশে জায়গা নিয়েছেন আশ্রয় নিয়েছেন বলা যেতে পারে এটা চলছিল বলে স্বাধীনতার সময় যখন বাংলাদেশের মোটামুটি জনসংখ্যা সংখ্যালঘু জনসংখ্যা বাইশ পার্সেন্টের কাছে ছিল বর্তমানে সেটা কমতে কমতে কমতে কমতে সাত পার্সেন্টে এসে ঠেকেছে বিগত তিন চার বছর ধরে দেখা যাচ্ছে যে এই অত্যাচারটা মানে মাত্রা ছাড়া লাগামহীন হয়ে গেছে এখন ব্যাপারটা হয়েছে মানে ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটছে মানে আসলে কিছু করছে না নাম দিয়ে করিয়ে তাদের অত্যাচার করা তাদের বিষয় সম্পত্তি ভাঙচুর করাই তো দেখুন না কদিন আগে নড়াইলে যে ঘটনাটা ঘটলো কিচ্ছু না বিনা কারণে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো দোকানপাট পুড়িয়ে দেওয়া হলো লোকজনকে মারধর করা হলো মন্দিরের অত্যাচার করা হলো মূর্তিগুলোর গলা কেটে ফেলে দেওয়া হলো এইগুলো এক ধরনের ধর্মোন্মাদ উন্মাদ মানে মানুষজন এই ঘটনাগুলো করছে আজকে আমরা সেই কারণেই এখানে প্রতিবাদ জানাতে এসেছিলাম বাংলাদেশ হাই কমিশনে আমাদের প্রতিবাদপত্র জমা পড়েছে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে সংখ্যালঘু বিষয়টা একটা তাত্ত্বিক বিষয় ভারতবর্ষে যেরকম একটা সংখ্যালঘু কমিউনিটি আছে তেমনি বাংলাদেশেও একটা সংখ্যালঘু কমিউনিটি আছে কিন্তু অদ্ভুত বিষয় দেখা যায় যে ভারতবর্ষে থার্টি থার্টি এর আইন প্রয়োগে সংখ্যালঘুরা সংখ্যাগুরুর উপরে দিয়ে চলে যায় সেখানে বাংলাদেশের ক্ষেত্রে উল্টোটা হয় তো আমরা চাইব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই ক্ষেত্রে থার্টি থার্টির এই আইনটা নিয়ে আবার এটাকে সংশোধন করা হোক এবং হিন্দুত্বের উপরে জোর দিয়ে হিন্দুত্বের প্রসারটা যাতে ঘটানো যায় সেই ব্যবস্থা করুন No, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের ভিডিওটা সকলেই একটু শেয়ার করে দেবে সকলেই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম